পাবজি নিউ স্টেট মোবাইল বনাম পাবজি মোবাইল তিনটি বড় পার্থক্য সম্পর্কে পাবজি লাভারের জানা উচিত PUBG mobile free fire COD মোবাইলের মতো ব্যাটেল রয়্যাল শিরোনামগুলি মোবাইল প্ল্যাটফর্মগুলিতে প্রচুর সাফল্য পেয়েছে ক্রাফটন ইন্ক নতুন একটি শিরোনাম যুক্ত করেছে পাবজি নিউ স্টেট ঘোষণার পরে খেলোয়াড়রা আনন্দিত হয়েছিল এবং প্লে স্টোরে ইতিমধ্যে প্রি রেজিস্টার শুরু হয়েছে তবে দুটি রয়্যাল শিরোনামের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে পাবজি নিউ স্টেপ মোবাইল বনাম পাবজি মোবাইল ভবিষ্যৎ ব্যাকড্রপ পাবজি নিউ স্টেট ভবিষ্যতের ম্যাপের ভিত্তিতে তৈরি করা পাবজি নিউ স্টেটে দুই সালের অ্যাডভান্স ফিচার অ্যাড করা হয়েছে খেলোয়াড়রা একেবারে যুদ্ধের ময়দানে নামবে স্টোই এমন একটি শহর যা অন্ধকারের যুগে ডুবে গেছে পাবজি মোবাইল গ্লোবাল সংস্করণ থেকে ভিন্ন খেলোয়াড়দের শত্রুদের প্রতিরোধ করার জন্য অসংখ্য আধুনিক অগ্নাস্ত্র রয়েছে গুগল প্লে স্টোরে গেমের ডিসক্রিপশনে বলা হয়েছে পাবজি নিউ স্টেটে ইউনিক অস্ত্র অ্যাড করা হয়েছে নিউ স্টেটের মধ্যে ডোনজিং ডোনকল এবং অ্যাবিলিটি অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ত্র কাস্টমাইজেশন খেলোয়াড়রা কাস্টমাইজেশন কিট ব্যবহার করে পাবজি নিউ স্টেটে তাদের অস্ত্র তৈরি করতে পারবে এই কিটগুলো পারফরমেন্স ফায়ার মোড এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন উপায়ে অস্ত্রটিকে রূপান্তর করতে এবং বাফ আপ করতে পারে এই বৈশিষ্ট্যটি পাবজি মোবাইল গ্লোবাল সংস্করণে দেখা যায় না তবে এটি কল অফ ডিউটির মতো ওপেন কাস্টমাইজেশন থেকে কিছুটা আলাদা বলে মনে হচ্ছে মানচিত্র এবং নেক্সট জোন বেঁচে থাকার বৈশিষ্ট্য পাবজি নিউ স্টাইল সম্পূর্ণ নতুন ও উন্মুক্ত বিশ্বের যুদ্ধক্ষেত্র হবে দুই আট গুণন আট কিলোমিটার উন্মুক্ত ম্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন নতুন যানবাহন যেমন বাইক বগি এবং গেমের ট্রেলারটিতে প্রদর্শিত কয়েকটি গাড়ি ব্যবহার করে এর চারপাশে চলাচল করতে পারে এদিকে পাবজি মোবাইল এঞ্জেল এবং মিরামার আট গুণন আট কিলোমিটার ম্যাপ ভিকেন্ডি ছয় গুণন ছয় কিলোমিটার ম্যাপ সাইহক চার গুণন চার কিলোমিটার ম্যাপ এবং দুটি নতুন সংযোজন হয়েছে লেভেক এবং কারাকিনের আয়তন দুই গুণন দুই কিলোমিটার এগুলো ছাড়াও আসন্ন শিরোনামে লড়াই রোল ড্রোন ভবিষ্যৎ ব্যাটেলিস্টিক ঢাল এবং আরও অনেক কিছু প্রদর্শিত হবে এদিকে পাবজি মোবাইল গ্লোবাল সংস্করণে এই জাতীয় বৈশিষ্ট্যগুলো দেখা যায় না